আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন পৃথিবীর যে যে প্রান্তে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি কেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আজকে ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা বিটকো ডট আইএনের পরে পুনরায় আপডেটেড রিভিউ দিতে বলেছেন আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু এই ওয়েবসাইটটি সম্পর্কে একটি রিভিউ দেওয়া রয়েছে আশা করি আজকে যদি পুরো পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এইভাবে কীভাবে আপনি এখানে কিভাবে পনেরো মিনিট পর পর ক্লেম করবেন এবং বিটকয়েনগুলো কীভাবে উইড্রো নেবেন এবং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 আনকমন এবং ইউনিক এবং সেই ভিডিওগুলো দেখে আপনি আর্নিং শুরু করতে পারেন কোনো রকম দক্ষতা অথবা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই সো ফিরছে একটু পরে সাথেই থাকুন চলে এসছে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনি এই ইন্টারপেজ পেজে চলে আসবেন প্রথমে চলে আসে এইটার পেজের মধ্যে যে বৈশিষ্ট্য সত্যি আপনাকে মুগ্ধ করবে এখানে বলেছে claim your hour high paying faucet every fifteen minutes কোনো কোনো ওয়েবসাইট রয়েছে আধা ঘন্টা এক ঘন্টা অথবা দু ঘন্টা অথবা তিন ঘন্টা পর পর ক্লেম করতে দেয় কিন্তু এই ওয়েবসাইটের বিশেষ একটি স্পেশাল বিশেষ একটি বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে যে পনেরো মিনিট পর পর আপনি ক্লেম করতে পারবেন এবং এখানে receive up to five fifty সাতাশি পার ক্লেম প্রত্যেকটি সাতোশি প্রত্যেকটি ক্লেমের জন্য আপনি ফিফটি সাতোশি করে পাবেন মিনিমাম এবং daily bonus twenty percent of the day's earning সারাদিন যা আর্নিং করবেন তার টোয়েন্টি পার্সেন্ট বোনাস আপনি এক্সট্রা এখান থেকে পেয়ে যাবেন অন জিমান free withdraws and fifty percent life time referral commission আপনি যদি কাউকে রেফার করেন তাহলে তার এগেনস্টে প্রত্যেকটি পার্সন যা আর্নিং করবে তার মাধ্যমে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত লাইফ টাইম অ্যাভারাল কমিশন আপনি এখান থেকে আর এনশিয়ার করে নিতে পারেন সো এ হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য চলুন এবার চলে আসি একটু যদি নিচে চলে আসি তাহলে এখানে বিটকয়েন সম্পর্কে ফার্স্ট ক্লেম সম্পর্কে সব কিছু বিস্তারিত দেওয়া রয়েছে আপনি যদি একটু স্টাডি করেন তাহলে এখানে অনায়াসেই পেয়ে যাবেন তাদের বিস্তারিত তথ্য আরেকটি তথ্য আমি না দিলে নয় সেটি হচ্ছে যদি আপনি যদি সিমিলার ওয়েবের মাধ্যমে এটির বর্তমান অবস্থা জানতে চান তাহলে এটি মোটামুটি global rank country rank category rank সব কিছু শো করছে এবং পাশাপাশি কোন কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন Russian Federation Ukraine Belarus Venezuela ইন্ডিয়ার মতো পিপলরাও এখানে কাজ করছে সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আপনি সাইন আপে ক্লিক করবেন তার মানে এখানে সাইন আপ রয়েছে অথবা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি যে ইন্টারফেসটি পাবেন তার মানে এখানে সাইন আপে ক্লিক করবেন সেই সাইন আপে ক্লিক করার পরে সরাসরি আপনি ইমেলের অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং আই এম নট রোবটে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি জয়েন নাও ক্লিক করবেন জয়েন নাও ক্লিক করার পরে এখানে একটি ক্যাপচা চলে আসবে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের যে ক্যাপচাটি ফিল করতে বলেছে সেটি ফিল করবেন ফিল করার পরে আপনাকে নেক্সট পেজে আবার হয়তো আরেকটি ক্যাপচা দিতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এখানে ট্যাক্সির পিকচারটি সিলেক্ট করতে বলেছে এরপর ভেরিফাই আপনি ক্লিক করবেন আশা করি এভাবে যখন আপনি জয়েন নাও ক্লিক করবেন তখন আপনার ইনবক্সের মধ্যে তার মানে ইমেলের মধ্যে একটি মেল পেয়ে যাবেন সেই মেলে ক্লিক করার পরে আপনি সরাসরি আপনাকে লগ করতে বলবে লগ করার পরে আপনি অর্থাৎ আপনি লগ করার জন্য জাস্ট এই বক্সে ক্লিক করবেন বক্সে ক্লিক করার পরে সরাসরি একটু ওয়েট করতে হবে এরপর আপনি এইটার পেজে চলে আসবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হওয়ার জন্য মোবাইলে অথবা কম্পিউটারের মধ্যে আপনি এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারবেন মোবাইলে যারা ইউজার রয়েছেন তারা ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাবেন সেই থ্রি ডট মেনুতে যখন আপনি ক্লিক করবেন সরাসরি deposit deposit history advertise my ads সব কিছু দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ সব কিছু আমি শেয়ার করবো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন আপনার একটি শেয়ারের বিনিময়ে যে কোনো পার্সন যাদের কোনো দক্ষতা অভিজ্ঞতা নেই যাদের আর্নিং করা ফরজে আইন তারা তারা অবশ্যই আর্নিং শুরু করতে পারে সো কীভাবে ক্লেম করতে হয় তা সেটি আমি দেখাচ্ছি ক্লেম করার জন্য সরাসরি আপনি ড্যাশ এই যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে earn five percent of lucky number এখানে ওয়ান থাউজেন্ড দিয়েছে জাস্ট আমি ক্লেম করব ক্লেম করার পরে ক্লেম ক্লিক করার পরে আমাকে একটি অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে আসার পরে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে অর্থাৎ আপনি তাদের যে যে ওয়েবসাইটটি ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং নির্ধারিত যে পেমেন্টটুকু তার মানে এখানে জিরো এইট ফোর ফোর সাতাশি কিন্তু আমি অলমোস্ট আর্নিং করে ফেলেছি সো আমার কিন্তু আগে এই যে যেটি ছিল সেটি আমি দেখাচ্ছি এটি ছিল আমার ওয়ান এইট সিক্স এরপর যখন আমি এটি ক্লেম করেছি ক্লেম করার এগেনস্টে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পনেরো মিনিট পরপর কিন্তু আপনি একটু জাস্ট অপেক্ষা করে করে এইভাবে আপনি ক্লেমগুলো করবেন জাস্ট এইভাবে ওয়েব অ্যাড যখন আপনার অ্যাড চলে আসবে তখন আপনি একটু ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে পুনরায় আপনি পনেরো মিনিট পরপর ক্লেম করবেন সো আশা করি কীভাবে ক্লেম করবেন সেটি বুঝে গেলেন সো এখানে টাইম শুরু হয়ে গিয়েছে এরপর আমি পনেরো মিনিট পরপর আবার ক্লেম করব এবার চলে আসি যে আপনি এখানে কিভাবে ডিপোজিট করবেন আপনাকে আমি বলুন রাখি যে ফ্রি বিটকয়েন আর্নিংয়ের উপর বেশ কয়েকটি ওয়েবসাইট কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করেছি আশা করি যদি সেই মিনিমাম দশটি ওয়েবসাইট আপনি টার্গেট করেন যে আপনি আর্নিং করবেন তাহলে দিন শেষে কিন্তু আপনি বেনিফিট হবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে যে কিভাবে আপনি এই পেমেন্টগুলো তার মানে এখান থেকে যে আর্নিং করবেন সেই আর্নিংগুলো কীভাবে আপনি আপনার বিকাশ অথবা রকেটে নিয়ে আসবেন সেটি আমি একটু পরে বলছি সো ডিপোজিট করার জন্য জাস্ট আপনি ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে আপনার জন্য যে যে অপশনগুলো আসবে সেই অপশনগুলো আপনাকে একটু রিসিভ করতে হবে বুঝে শুনে তারপর আপনি এখানে ইনভেস্ট করবেন ইনভেস্ট করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের সেটি আমি বলবো না তবে আপনাকে আমি অনুরোধ জানাবো শুরুতে আপনি ফ্রিতে আর্নিং করার যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো অবলম্বন করেন purchase balance is non refundable and can not be transferred to your account balance minimum accepted deposit আপনি মিনিমাম এখানে ডিপোজিট করতে পারবেন zero point zero zero zero one zero zero zero তার মানে এখানে আপনি মিনিমাম দশ হাজার বিটিসি তার মানে দশ হাজার সাতোশি হলে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবার একটি অ্যাডভার্টাইজ যদি আমি ক্লিক করি তাহলে আপনার যদি কোনো কোনো প্রোডাক্ট থেকে থাকে তার মানে ভার্চুয়াল প্রোডাক্ট থেকে থাকে সেই ভার্চুয়াল প্রোডাক্টটা কিন্তু আপনি এখানে অ্যাড হিসেবে দিতে পারেন সেই জন্য আপনাকে কিছু ক্লিক খরচ করতে হবে সো আশা করি বুঝতে পেরেছেন এবার আমি চলে আসছি যে মাই অ্যাডস মাই অ্যাডসের মধ্যে ক্লিক করার পরে আপনি এই পেজের মধ্যে চলে আসবেন আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটের অ্যাডও আপনি এখানে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসি যে উইড্রলগুলো কীভাবে নেবেন উইড্রলগুলো নেওয়ার জন্য জাস্ট আপনাকে উইড্রল বাটনে ক্লিক করতে হবে উইড্রল বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে আসবে আশা করি এই ইন্টারপেজে আসার পরে you you still have not reached the minimum pay out amount তার মানে আপনি যদি এখানে উইড্রো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে বিশ হাজার সাথে সেখানে আর্নিং করতে করতে হবে আমার কিন্তু এত হয়নি জাস্ট সিম্পল এটি হয়েছে সেটি আমি দেখিয়ে দিলাম অনেকে কিন্তু আপনাদের মধ্যে রয়েছেন যে পেমেন্ট প্রুফ দেখতে চান তাদের উদ্দেশ্যে বলি যে কিছু কিছু ওয়েবসাইট রয়েছে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় এবং আমি আমার চ্যানেলের মধ্যে সেরকম কিছু ওয়েবসাইট বা অ্যাপস শেয়ার করেছি আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন এবং কিছু কিছু ওয়েবসাইট দুই দিন পাঁচ দিন বা সাত দিন অথবা দশ দিন পরে পেমেন্ট দেয় তবে আপনাকে কাজ করে লেগে থাকতে হবে তার মানে যদি আপনি ধারাবাহিকভাবে বা নিয়মিত মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো টার্গেটের ওয়েবসাইটগুলোতে এভাবে কাজ করেন তাহলে দিন শেষে কিন্তু আপনি আর্নিংগুলো করে নিতে পারবেন এবং উইড্রোগুলো করে নিতে পারবেন সো আমার যে সামান্য পরিমাণ আর্নিং হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো যখন আপনার বিশ হাজার হবে তখন আপনি এখান থেকে উইড্রো নিতে পারবেন সো উইড্রো নেওয়ার জন্য ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করতে হবে ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি বলছি আপনার যদি কয়েন বেস ডট কমের মধ্যে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে জাস্ট কয়েনবেস ডট কম লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন কেননা এই কয়েনবেস ডট কমের মধ্যে Bitcoin Ethereum XRP Bitcoin Cash Zcash Stellar Lumens Litecoin সহ অনেকগুলো ওয়ালেট আপনি ফ্রিতে আর্নিং করতে ফ্রিতে uh, ইউজ করতে পারেন সো আমি বিটকয়েনে ক্লিক করছি বিটকয়েনে ক্লিক করার পরে আমি এবার যে ওয়ালেট অ্যাড্রেসটা সেই ওয়ালেট অ্যাড্রেসটা নিব ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার জন্য ওয়ালেটে ক্লিক করতে হবে এরপরে রিসিভে ক্লিক করতে হবে রিসিভে ক্লিক করার পর জাস্ট আমি এখানে যে uh, একটি অ্যাড্রেস লিঙ্ক uh, রয়েছে সেটি আমি কপি করব কপি করার পরে সরাসরি আমি এখানে চলে আসবো জাস্ট আমি এখানে পেস্ট করে দিব আশা করি সেম প্রসেসগুলোর মাধ্যমে আপনি উইডোগুলো নিতে পারবেন এরপরে আমার এখানে যখন বিশ হাজার সাতাশি হবে সেটি এখানে বসাতে হবে এরপর ক্যাপসাতে ক্লিক করতে হবে ক্যাপসাতে ক্লিক করার পরে উইড্রো বাটনে ক্লিক করলে আপনি দুই থেকে পাঁচ দিন সর্বোচ্চ এর মধ্যে কিন্তু আপনি আপনার পেমেন্টগুলো সরাসরি এই কয়েন বেসের মধ্যে মান মানে মূল ব্যালেন্সের মধ্যে দেখতে পাবেন তার মানে আপনি এই ওয়েবসাইটটি থেকে সরাসরি এই যে ওয়ালেট অ্যাড্রেসটি রয়েছে ওয়ালেট অ্যাড্রেসটি ইউজ করে কয়েন বেসের মধ্যে নিয়ে আসতে পারবেন এবার আপনি প্রশ্ন করতে পারেন যে পেমেন্টগুলো বিটকয়েন এই কয়েন বেস ওয়ালেট বেস থেকে কীভাবে আপনি বিকাশ অথবা রকেটে নিয়ে আসতে পারবেন সেটির জন্য আমার একটি ভিডিও দেওয়া রয়েছে আপনি যদি আমার চ্যানেলে সরাসরি চলে আসেন ডলার বাই সেল এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনি যে কোনো ধরনের বিটকয়েন ওয়ালেট তার মানে লিটকয়েন কয়েন বিট কয়েন তারপর ডজ কয়েন যা রয়েছে সব কিছু কিন্তু আপনি খুব সহজেই এই ভিডিওটি দেখার পরে আপনি বিকাশে অথবা রকেটে নিয়ে আসতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি স্টেপ বাই স্টেপ আমার প্লেলিস্টে ক্লিক করে আপনি ফ্রিলান্সিং বিষয়ক অনেক ভিডিও পাবেন যেগুলো হয়তো অন্য কোনো চ্যানেলে পাবেন না আমি আপনাকে অনুরোধ জানাবো সেই ভিডিওগুলোর কোনো না কোনো ভিডিও আপনাকে মুগ্ধ করবে এবং সেই ভিডিওগুলো দেখে আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে নিতে পারবেন এবং আর্নিংয়ের জগতে নিয়ে যেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন I'll catch you guys in my next video till then take care